করলেন না এর ভিতরে যে লোকটা সবর্ষী বড় মাপের আলেম দেখি তার পরিচয়টা কি এবার তিনি প্রশ্ন করলেন শোনো কোরআন দিয়ে যেহেতু উত্তর দিচ্ছে আমি কিছু কোরআন সম্পর্কে প্রশ্ন করব কি প্রশ্ন বলেন হজরত ফারুক অন্ধকার রাতের ভিতরে কাফেলাকে লক্ষ্য করে বলছেন কোরআনে করিমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা ভিতরে থেকে জবাব দিচ্ছেন সেই লোকটা আল্লাহ ইলাহা এবার বলো তো কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সবচেয়ে ভয়ানক এটা আয়াত কারণ পাপ গুলো সব হিসাব করবেন কে আসতে বলবেন না কে আল্লাহ এই জন্য আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো পাপের চিন্তা কিসের চিন্তা পাপের চিন্তা পাপ কাজ করা যাবে না পাপের ধারে কাছেও যাওয়া যাবে না দুনিয়ার কোনো দল করা যাবে না অসৎ নেতৃত্ব মানা যাবে না বেনামাজি নেতৃত্ব মানা যাবে না চোর গুন্ডা বদমাশদের পিছনে থাকা যাবে না প্রয়োজনে বুকটা দিয়ে দেব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না ঠিক কিনা হকের পক্ষে থাকবো আমরা চলে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা এবার বলা হলো ও কাফেলার লোকেরা তোমরা বলো তো কোরআনে কারিমের মধ্যে কোন একটা বান্দাকে সবচেয়ে বেশি আশা সঞ্চার করে দেয় কোন একটা বান্দার মধ্যে হৃদয় তৃপ্তি এনে দেয় কোন একটা বলো এবার ভিতর থেকে জবাব দিচ্ছেন সেই লোকটা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহু আকবার বলে বলে ফেললেন শোনো আমার মনে হয় এই কাফেরের মধ্যে সেই লোকটাই আছে সেই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জোরে বলে সুবহানাল্লাহ আমার হাতের একজন রাখালকে সম্মান পেয়ে গেলেন শিবনে মাসুদ একদিন আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন যখন তিনি তেলাওয়াত করছিলেন তার তেলাতে মুগ্ধ হয়ে কোরাইশরা সব ঝাঁকি ঝাঁকি তারা চতুর্পাশে দাঁড়ায় গেছে আবুজেল সহ্য করতে পারলো না আবুজেল করলো কি সামনে এসে তার হাতটা চেপে ধরে ডান হাত লাগা দিয়ে তার কান বরাবর একটা থাপ্পড় মেরে দিল এক থাপ্পড়ে কানের থালা ফেটে রক্ত দর দর করে পড়া শুরু হয়ে গেল কানে রক্ত হাতে দেখলেন ইবনে বলছে না বুঝেন রে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি আল্লাহ যদি কোনোদিন সুযোগ দিয়ে দেন আমি তোর দুইটা কানের তালাই ফাটাইয়া দেব আল্লাহ তার কথাকে কবুল করে নিয়েছেন জোরে বলি আল্লাহ আমরাও সে অপেক্ষায় আছি ঠিক কিনা আমরাও সে অপেক্ষায় আছি রক্ত বৃথা যাবে না বিজয় খেয়ে দিবেন আমরা চেয়ে আছি কার অপেক্ষায় কার সাহায্য কিন্তু আমাদের পাপ মুক্ত হওয়ার দরকার আছে না নেই আমাদের যোগ্য হতে হবে আমাদের চরিত্রবান হতে হবে আমাদের নামাজি হতে হবে সবাইকে আমরা নামাজ পড়ি ইনশাল্লাহ মানে পড়বেন এতদিন পড়ি নাই সবাই পাঁচ অক্ত নামাজ পড়ি তো নাকি পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা আর ছেড়ে দেবো না কারা একটু হাত তুলে দেখেন তো চিৎকার মেরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম মনে হয় নামাজ পড়লে কার হক আদায় হবে আল্লাহর হক নষ্ট করা মানে জুলুম করা কি করা কার সঙ্গে জুলুম করা আল্লাহ বলছেন বড় বড় গুণা তোমরা যদি ছেড়ে দাও এর মধ্যে বড় গুণা হলো জুলুম আর জুলুম হচ্ছে হককে নষ্ট করে ফেলা আল্লাহর হক হচ্ছে নামাজ সে নামাজ আমরা কেউ ছেড়ে দেব না একা পড়বো না জামাতে পড়বো বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না সময় আমরা কেউ নামাজ ছেড়ে দেব সে নামাজটা হবে অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে খুশু খুশুর সাথে ভাবতে হবে আমার সামনে কে আছেন সবচেয়ে বড় চোর হলো যে নামাজে চুরি করে নামাজ চোর আছে না নেই আছে না শয়তান সো মেরে নিয়ে যায় তার নামাজ রুকুতে চায় ভাবে খামাকে দাঁড়ায় লাভ কি এ পাড়া তো আসতেই হবে ও পাড়ায় উঠবো কেন সে দাঁড়ায় না রুকু থেকে শেষ দাঁড়ায় মনে হয় এরকম নামাজি ডমন পুকুর এলাকায় নাই আছে না নাই আচ্ছা। এরকম নামাজি হওয়া যাবে না রুকুতে যায়া ওখান থেকে সোজা শেষ দামারে শেষ দেয় যায় ভাবে আবার তো উঠতেই হবে আবার তো আসতেই হবে ওঠার কি দরকার দুই ঢিপ একসাথে মারে আছে না নাই আচ্ছা এইরকম করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না নামাজ পড়তে হবে অত্যন্ত যত্নের সাথে যার নামাজ সুন্দর তার ইমানটা সুন্দর আল্লাহ তুমি সুন্দর করে নামাজ পড়ার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও সবাই নামাজ পড়তে রাজি আছে তো আচ্ছা সাহাবিদের নামাজ আমার রসুলের নামাজ সেই নামাজকে আমরা ফলো করব সাহাবিরা নামাজ পড়েছেন কত মনোযোগ দেয় তবে হ্যাঁ নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয় না অনেকে চুপ করে আছে মানে মনে হয় না হয় মনে হয় আপনাদের হয় কিনা মাঝে মাঝে আমারও হয় হয় দুনিয়ার কথা মনে হয় হঠাৎ করে মন মারে দূর টেনশন বেশি হলে মন তো এমন গতি সম্পন্ন যে মনকে ধরে রাখা যায় না ওর গতি প্রকৃতি নির্ণয় করা যায় না মারে দৌড় চলে যায় মন এখন নামাজটা কি হবে এমন একটা চিন্তা আসলে এক সাহাবির ভিতরে নবীর কাছে আসলেন রসুলকে পেলেন না আলীকে ডাক দিয়ে বলেন ভাই আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় নামাজ কেমন কবল হবে হজরত আলী মারছেন শক্ত ফতুয়া বলছেন হবে না যাও সাহাবি হতাশা নিয়ে ফিরছেন বাড়িতে নবীর কাছে রিপোর্ট চলে গেল রসুল বলেন আলী তুমি কিছু ফতুয়া দিছো হ্যাঁ কি বলছো নামাজ হবে না যদি নামাজে যদি মন অন্যদিকে চলে যায় আমার রসুল বলেন ঠিক আছে তাহলে তুমি এই মুহূর্তে উজু বানাও উজু বানালে উজু সম্পূর্ণ হলে তুমি দুরাকাত নফল নামাজের নিয়ত করো দুরাকাত নফল নামাজ শেষ হলে আমার পক্ষ থেকে আমি বিশ্বনবী আমি তোমাকে আমার পক্ষ থেকে আমি তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব হজরত আলী হৃদয়ের ভিতরে কিসের চিন্তা ঢুকাই দিলেন চাদর উজু বানালেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শুরু হয়ে গেছে হজরত আলী উজু বানালেন নামাজের ভিতরে প্রথম রাকাতটা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন দ্বিতীয় নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যেই তিনি মনে মনে চিন্তা করলেন রসুল আমাকে সুন্দর চাদরটা দিতে চেয়েছেন এই চাদরটা মায়ের সার ঘরের চাদর না মা আফসার ঘরের চাদর মন চলে গেছে কোথা চাদরে নামাজ শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরার সঙ্গে আলীর চোখ পড়েছে নবীর চোখে নবীর চোখ পড়েছে আলীর চোখে দুজন মুসকে মুসকে হাসে রসুল বলছেন আলী নামাজ শেষ করে তুমি হাসো কেন হুজুর আপনি সেই কারণে আমিও সেই কারণে আমার নবীজি বললেন সোনালী তুমি আমার ডানে থাকো আমার বামে থাকো আমার সামনে থাকো পিছনে থাকো তুমি আমার এত কাছের স্বামী হওয়ার পরও যদি নামাজের মধ্যে চাদরটাকে তোমার মনের মধ্যে ঢুকে দেয় তাহলে ওই যে স্বামী তোমাকে প্রশ্ন করলো তোমার নামাজ তো চাদর খাইয়া শেষ করছে হজরত আলী চুপ মেরে গেলেন মুসকিয়া হাসি রসুল বললেন হ্যাঁ আলী নামাজটা কবুল হয়ে যাবে আমার বন্ধগণ নামাজের মধ্যে কোনো অজীব কাজ যদি কারো ছুটে যায় শেষ বৈঠকে তাসাউদ শেষ করে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা পেনাল্টি যদি মেরে দেওয়া হয় শেষ দেয় সো শেষদা যদি দেওয়া হয় কবুল করে নেন কে আসতে বলবেন না কে আল্লাহ আমার আপনার জন্য কঠিন না সহজ কিন্তু আমরা কি আমরাই কঠিন আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ যদি আমাকে এক মুহূর্তে বলে থাকতেন আমরা কেউ বাঁচতে পারতাম না এই যে বসে আছে এখানেও খাবার আছে না নাই খিচুড়ি না কিন্তু এই যে নাকের মধ্যে শ্বাস প্রশ্বাসকে ঢুকাই দিচ্ছে ভাত আগে না ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার এসেন্সিয়াল এগুলো আল্লাপাক এগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছেন আল্লাহ এনাকের মধ্যে অক্সিজেনটা দিয়ে দিয়েছেন এই বাতাসটা দিয়ে দিয়েছেন আবার বাতাসের মধ্যে কিছু দূষিত অংশ চলে যায় এই দূষিত অংশ দূর করার জন্য আল্লাহ রবুল আলমিন মেডিসিন দিয়ে দিয়েছেন চোখের মধ্যে ধুলাবালি ঢোকে নাকের মধ্যে ধুলাবালি ঢোকে বান্দার অসুস্থতা বেড়ে যাবে এই আল্লাহ বান্দার চোখে ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকের চোখের মধ্যে অটোমেটিক্যালি কিছু পানি রেডি রেখে দিয়েছে চোখে ধুলা ঢুকলো পানি বের হয়ে সেই ধুলা সাফ করে দিল একটু আসতে বলে সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ নাকের মধ্যে ধুলাবালি ঢোকে না ঢোকে না এই ধুলাবালি যদি থেকে যেত রোগাক্রান্ত হয়ে পড়তাম সেই ধুলাবালি আল্লাহ রাবুল আলমিন বের করার ব্যবস্থাও করে দিয়েছেন মাঝে মাঝে বান্দার ভিতরে হাঁচি আসে কি আসে হাঁচি আসে এই হাঁচি কে দিয়েছেন আল্লাহ হাঁচি কে ভালোবাসেন হাইকে অপছন্দ করেন বান্দা যখন হাঁচি তোলে হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় একশত ষাট মাইল সোমান্লা বলবেন না একশত ষাট মাইল গতিতে একটা হাঁচি বান্দা দেয় হাঁচি মারা বসেন তো নাকি হাঁচি কেমন করে মারে ওরে বাবা ভালোই দেখি পারেন আপনারা দেখছেন হাঁচি মারা দেখাচ্ছে আমার হাঁচি তো কেউ মারতে পারলেন না এখন হাঁচি তো কেউ মারতে পারে না হাঁচি এমনি আসে ঠিক হাঁচি মেরে দেন কে আল্লাহ আল্লাহ হাঁচি মেরে দেন আল্লাহ জানেন বান্দার কোন দিদের কোন জায়গায় কোন সময় কি দরকার বান্দা যখন হাঁচি মারে দশ থেকে লাগেও জানে না হাঁচি চলে আসলো হাঁচি আসার সঙ্গে সঙ্গে ওই ধুলাবালি সহ আমার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো যে নিষ্ক্রিয় হয়ে আছে এগুলো সাফ হয়ে গেল এবং আমার দেহের ভিতর থেকে হাজার হাজার জীবাণু প্রত্যেকটা হাঁচির মধ্যে দিয়ে আল্লাহ আলামিন বের করে আমার দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখে দেন জোরে বলি আমার ভাইয়েরা আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন বান্দার কোনো কিছু অপূর্ণ রাখেন নাই এই যে ক্যামেরা আমাকে ক্যামেরা বন্দি করতেছে রেকর্ড করতেছে এর মধ্যে কিছু মেমোরি আছে না নাই আছে না এই যে মেমোরি সবগুলো আমাকে সেভ করতেছে বর্তমান দুনিয়ার সবচেয়ে সুপার কম্পিউটার হলো আমেরিকায় এটা বসানো আছে আমেরিকার সুপার কম্পিউটার সেই সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে পাঁচশো মেমোরি দিতে পারে নিতে পারে এটা হচ্ছে সুপার কম্পিউটারের ধারণ ক্ষমতা ক্যাপাসিটি পাঁচশো মেমোরি নেয় এবং দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় যে দেড় কেজি ওজনের যে মগজটা দিয়েছেন এই মগজের ভিতরে এত মেমোরি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে এত ধারণ ক্ষমতা রেখে দিয়েছেন প্রতি সেকেন্ডে কম্পিউটার দেয় হলো পাঁচশো মেমোরি নেয় দেয় আর প্রতি সেকেন্ডে বান্দার মাথার যে মেমোরি আছে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার কোটি মেমোরি নেয় এবং দেয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো সবকিছুই দিয়ে দিলেন وجعل لكم السمع আল্লাহ সবকিছু দিয়ে দিয়ে বলছেন বান্দা পাপ করবি না তোকে সব দিয়েছি আমি সবকিছু আমি ক্লিয়ার করে দিয়েছি আমার কাছে তুই ক্লিয়ার কাট হয়ে যা আমার কাছে পাপ মুক্ত হয়ে যা নুকা ফিরান কুম সাই সমস্ত গুণাগুণ আমি আল্লাহ তোর মাফ করে দেব কার কথা আসতে বলবেন না কার কথা নামাজ পড়লে গুণা হবে না গুণা মাফ হবে মাফ হয়ে যাবে সে নামাজের কথা বলছিলাম আমি আবার আমরা বুঝবো না আলীর ভিতরে নামাজের মনোযোগিতা ছিল না অবশ্যই মনোযোগিতা ছিল এত মনোযোগী মুসল্লি তিনি ছিলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে সেই তীরটা কেউ বের করতে পারে না হজরত আলীকে নিয়ে রসুল টেনশনে পড়ে গেলেন রসুল বলেন সাবিরা আমার আলীর সেই পায়ের বিদ্ধ তীরটা তোমার স্বাভাবিক অবস্থায় তার পা থেকে টান মেরে বের করতে পারবে না তবে আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিও হজরত আলী নামাজে দাঁড়ালেন নবজির পরামর্শ নিয়ে নামাজের ভিতরে পিছন দিক থেকে সাহাবে কেরাম কয়েকজন এসে তার পা থেকে টান মেরে তীরটা বের করছিলেন এমন সময় কিতাবের ভিতরে এসেছে গুলো সিরে সিরে আসতেছিল রক্তগুলো গড়ে গড়ে পড়ে কিন্তু আলীর মুখ থেকে নামাজের ভিতরে কিন্তু বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই নামাজ সে শান্তি পায়ের দিকে তাকায় দেখেন সেই বৃদ্ধ হাতিরটা নাই হজরত আলী বললেন ভাইরা রে যে বৃদ্ধ হাতির নিয়ে নামাজ শুরু করলাম সেই তীর তো পায়ে দেখি না নামাজের পরে কি হলো তীরটা হজরত আলীর কথার জবাবে সাহাবিরা বললেন ও আলী তুমি যখন নামাজে দাঁড়িয়েছ নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি আলী বলে আল্লাহর কসম করে বলি আমার পা থেকে নামাজের মধ্যে কখন তীরটা বের করে নিয়েছ আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই জোরে বলে সোহান আমরা এমন করে নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা আজকে আলোচনার যে সাবজেক্টটা পাচ্ছি সেটা হলো পাপ মুক্ত জীবন করব রহমত দিবেন কে আসতে বলবেন না রহমত দিবেন কে সম্মানজনক জায়গা দিবেন কে ইন্তাজিতানিবু কাবাইরা তোমার জীবনের সকল গুণ আমি আল্লাহ মাফ করে দেব এবং শুধু মাফি নয় সাথে সাথে তোমাকে এমন অফার দিয়ে দিলাম আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব জোরে বলি সুহান আল্লাহ কে উঠবেন না একটু বসো আগামীকালকে মাহফিল আছে আসবেন না সবাই জোরে বলি আর একটু জোরে বলি অনেক রাত হয়েছে অনেক দূর থেকে যত বড় মাহফিল তত দূর থেকে মানুষ আসে এই জন্য রাতে বড় গুলো একটু আগে ভাগে শেষ করলে ভালো হয় একটু উঠতে দেরি হয়েছে যাই হোক তো এই মাহফিলটার বয়স হলো একশো চার বছর একশত চার বছর এখানে একশো চার বছরের কেউ আছে কেউ আছে কেউ না তাহলে মাহফিল সবচেয়ে বড় আমাদের চাইতে মাহফিল বড় একটা ঐতিহ্য বহন করে চলছে এই মাদ্রাসা বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক অভিভাবক চিন্তা করেন মাদ্রাসায় পড়লে আমার সন্তান কি করে খাবে এরকম টেনশন আছে না আসতে বলবেন না আছে না নাই আছে এই মাদ্রাসায় যদি ছাত্র না থাকে এটার জন্য দায় এটার জন্য দোষী সাব্যস্ত আল্লাহ আমাদেরকে করবেন আমার কথা কি বোঝা যায় কলেজে ভার্সিটিতে যত ছাত্র পড়াশোনা করবে আমি তো চরিত্র তৈরি করার জন্য চরিত্র সুন্দর করার জন্য অবশ্যই শিক্ষার আলো পেতে হলে কোরআনের আলো পেতে হলে কোথায় পড়তে হবে মাদ্রাসায় মাদ্রাসা অনেক ঐতিহ্য বহন করে চলছে এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড পূর্বের যে রেজাল্ট অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং লক্ষ্য করা হচ্ছে অনেকেই অনেক অভিভাবক চান যে আমার সন্তান মাদ্রাসায় না পড়ুক কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার সন্তানকে আপনি যদি মাদ্রাসায় দেন রহমত নাজিল করবেন কে আসতে বলবেন না কে আমি সবার কাছে আহ্বান জানাবো মাদ্রাসার জন্য আমরা তিনটা কাজ করবো এক নম্বর হলো দোয়া করব কি করব দোয়া নাম্বার দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেব নাম্বার তিন হলো কিছু অর্থ মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ রাখবো আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও যে যেখানে আছেন সবাই বসুন আমি সময় আর ক্ষেপণ করব না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এবং সাথে সাথে এটাও বলবো যারা এসেছেন এই যে বিশাল বড় আয়োজন তাদের চারটা দিন ব্যাপী এবং তারা আজকে মনে হয় খাবারের আয়োজনটা করেন নাই আগামীকালকে আছে না গরু টুরু আছে তো নাকি হ্যাঁ, হ্যাঁ কয়টা গরু আছে হ্যাঁ? আছে গরু আছে কি বলে আট নয়টা গরু আছে এই গরুর দাও তো থাকলো আপনাদের আচ্ছা তারা আগামীকালকে খাওয়াবে আজকে তাদের খাওয়ার কোনো আয়োজন তারা রাখেন নাই না না খাই আপনি দৌড় মারতেছেন এই জন্য নাকি একটু বসেন আমরা কোরআনের খোরাক নিতে এসেছি বলি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন বসুন তো কিছু ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে কমিটির ভাইয়েরা এবং গেটে অনেকে দাঁড়িয়ে থাকবে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো সেখানে করে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যাগ নিয়ে আছে ব্যাগ নিয়ে সবার হাতে হাতে যাচ্ছে যে যা পারি